बाग दुनिया में न होगा कोई हमसा नसीब आयत इस बाग में और खालिदा माले চলে এই দুনিয়ার বাগানে আসলাম যদি আল্লাহর কাছে খালি হাতে যদি যেতে হয় কবি বলতেছে এর চেয়ে বক্ত বকনসি পৃথিবীতে আর কেউ নেই बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब आयत इस बाग में और खालिदा माले চলে অফুরন্ত পরকালের হায়াত আমরা পঞ্চাশ ষাট বছর হায়াতের জন্য আমরা সবসময় চিন্তিত আগামীকাল কিভাবে খাবো কিভাবে চলবো যে কয়দিন হায়াত আছে কিভাবে চলবো কি পেরেশান আপনি হিসাব করেন এটা কয়দিন কয় বছর কয় যুগ আর কবরের জগৎ পরকালের জগৎ অনন্ত অনাদিকাল অন্ধকারের জগৎ শুধু কেয়ামতের ময়দান হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ হায়াতের জন্য আমাদের কি আমল নামা আছে আমাদের কি নেক আমল আমাদের হাতে আছে আমরা যদি একটা আফসোস করি তাহলে আজকের দিনটা এবং বাকি যে কয়টা দিন আমাদের হাতে আছে এগুলো আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে ঠিক কিনা বলে